গাড়ি নারী বিটা বাড়ি যাইতে হবে ছাড়িয়া গাড়ি নারী বিটা বাড়ি যাইতে হবে ছাড়িয়া সাদা কাপড় পরিয়া যাইতে হবে কাঁদিয়া সাদা কাপড় পরিয়া যাইতে হবে কান্দিয়া মা কাঁদে বুক ফাটাইয়া মা কাঁদে বুক ফাটাইয়া দুয়ারে বসিয়া আসবে কখন খোকা আমার কত চাহিয়া কত চাহিয়া বাবা কাঁদে সুর মেলিয়া পুকুর পাড়ে বসিয়া জাদু আমার ছাইরা গেলি কেমনে রইব তাকিয়া কেমনে রইব বাছিয়া ভাই বোন কাঁদে জল ছাড়িয়া ভাই বোন কাঁদে জল ছাড়িয়া বাইয়া বাইয়া করিয়া বন্ধু কাঁদে চকমচিয়া কেলার সাথী হারায়া গাড়ি নারী বিটা বাড়ি গাড়ি নারী বিটা বাড়ি যাইতে হবে ছাড়িয়া সাদা কাপন পরিয়া যাইতে হবে কান্দিয়া ফালমো মিনু ইয়ানি কবেরিহি মুমিন যখন কবরের মধ্যে যাবে তখন সেই জান্নাতের ভিতরে থাকবে মমিনের সেই অন্তর জান্নাতের ভিতরে শান্তিতে থাকবে তুমকাল ইলাল জান্নাত আল্লাপাক যখন ইচ্ছে হয় ওই মৌমিনের রুকে আত্মাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন আর ওয়াহুল মুমিনিন তাকুনু ফিল জান্নাতি ইয়ারুদ্দুল জান্নাত আল্লাহ পাক মোমেনদের আত্মাকে একটা পাখির সুরত বানায়া একটা পাখি বানায়া জান্নাতের ভিতরে ছেড়ে দেবে আর ওই মৌমেনের আত্মাটা পাখি হয়ে জান্নাতের ভিতরে ঘুরতে থাকবে জান্নাতের একটি গাছ থেকে আর একটা গাছের মধ্যে চলে যাবে কিতাবের ভিতরে লেখেন ওয়াকুল মিন সিমারিহা ওই আত্মাটা পাখি হয়ে জান্নাতের ভিতরে জান্নাতের ফল ফল সেই কেটে থাকবে বাইর আমার বন্ধু আমার আর আল্লাহ রব্বুল আলমিন ওয়ারুদ্দুহাল্লাহাল জাসাদিদা শাহ কবরের মধ্যে কোনো নিকট আত্মীয় জিয়ারতে গিয়েছে তখন ওই শরীরের ভিতরে আল্লাহ পাক আবার ওই আত্মাটাকে আবার দিয়ে দিবেন তখন আত্মা জানতে পারবে আমার কবরের পাশে আমার বাবা এসেছে আমার ভাই এসেছে আমার জিয়ার করার জন্য উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহ পাক কোরআনে পাকে বলেন হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত যখন মানুষের নিকট মৃত্যু যখন হাজির হয়ে যায় মানুষের কাছে যখন মৃত্যু চলে আসে তখন মানুষের চোখের সমস্ত পর্দা উঠে যায় আমাদের চোখের মধ্যে যে পর্দা থাকে ওই পর্দাটা আর থাকে না তখন কল আসে বলে আল্লাহকে রব্বির জিউন আল্লাহ এত তাড়াতাড়ি মরে যাব তো জানতাম না এত তাড়াতাড়ি মত হয়ে যাবে জানতাম না মনে করেছে একশো বছর দেড়শো বছর হায়াত পাবো এত তাড়াতাড়ি তুমি মৃত্যু দিয়ে দিলা আল্লাহ দয়া করে মায়া করে আমাকে দুনিয়ার মধ্যে আবার ফিরাইয়া দেন আমাদেরকে মৃত্যু দিয়েন না লাল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু কাল্লা দুনিয়াতে যে সমস্ত ভালো কাজ করি নাই ওই কাজগুলো একটা করার জন্য আমাকে অবকাশ দেন একটু সময় দেন আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা এইটা তো কথার কথা সবাই বলে ওই কথার কোনো দাম নাই অমিন ওয়ারাইহিম আর মৃত্যু তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না তোমার হায়াত শেষ হয়ে গেছে কেয়ামতের আগ পর্যন্ত তোমার জন্য ফর্দে দেওয়া হলো ফর্দা ডেলে দেওয়া হলো ওই ফর্দার ভিতরে তোমাকে কবরের জগতে থাকতে হবে আল্লাহ কোরআনে বলেন পৃথিবীতে যারা জালিম যারা নিজের করবের উপর নিজের উপর অত্যাচার করেছে মানুষের উপর অত্যাচার করেছে কোরআন হাদিসকে বিশ্বাস না করে অত্যাচার করেছে নিজের উপর তারা হচ্ছে জালিম জালিমের বহু বসন জালিমুন আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইদি জালিমুনা ফি গামারাতিল মউত যারা জালিম তারা মৃত্যু যন্ত্রণার ভিতর থাকবে মৃত্যু কষ্টের ভিতরে থাকবে আর ফেরাস্তারা তাদের হাতকে বাড়িয়ে দিয়ে বলবে আখরিজু আনফুসাকুম আলিয়াউম এবার তোমার আত্মাটাকে দেহ থেকে বের করে দিয়ে দাও আলিয়াউমা তুজুজাউনা না হুম জীবনে অনেক অন্যায় করেছ আজ থেকে তোমার শাস্তি শুরু হয়ে যাবে তোমার দেহ থেকে আত্মাটাকে বের করে আমাদের হাতে দিয়ে দাও বিমা কুন্তুম তাকুলো না আলাল্লাহি গায়রাল হাক্কি আল্লাহর উপরে তুমি মিথ্যা কথা বলতে ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরু আর তুমি আল্লাহর আয়াতকে অস্বীকার করতে আল্লাহর আয়াতের কথা শুনলে তুমি নিজেকে অহংকার করতে সুতরাং দেহ থেকে আত্মাকে বের করে দিয়ে দাও আজ থেকে তোমার আজাব শুরু হয়ে গেছে আল্লাহ কোরআনে বলেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরাউন আশাদ্দাল আযাব এই আয়াত ফিরাউনের ব্যাপারে নাজিল হয়েছেন আল্লাহ পাক কোরআনে পাকে বলেন আন্নার জাহান্নাম ইউরাদুনা পেশ করা হয় আলাইহা ওই জাহান্নামীদের আত্মার উপর কবরের জগতে আসিয়া একবার সকালে একবার বিকালে যেই দিন কেয়ামত এসে যাবে আদখিলু আলা ফিরাউনা সাদ্দাল এই জাহান্নামের ভিতরে আল্লাহ বলবেন সে ফিরাউনের সম্প্রদায় জালিম সম্প্রদায়কে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো কিতাবের ভিতরে লেখেন এই আয়াত তফসিরে লেখেন যারা এই পৃথিবীতে অত্যাচার চালিয়েছে জুলুম করেছে ফেরাউন ফেরাউনের বংশধর সকলকে মৃত্যুর পরে তাদের সেই আত্মাকে একটা কালো পাখির ভিতরে দিয়ে সকাল বিকাল তাদেরকে জাহান নামের আগুন দেওয়া দেখানো হবে ওই জাহান নামের আগুন দেখায়া দেখায়া তাদেরকে কবরের জগতে কষ্ট দেওয়া হবে আর কেয়ামতের দিন যেই আগুনের সুসংবাদ দেওয়া হয়েছিল দুঃসংবাদ দেওয়া হয়েছিল ওই আগুনের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে আওয়াজ দিয়ে বলুন নজবিল্লা আর যারা মুমিন তাদের আত্মাকে রহমতের ফেরাস তারা ফিপরা যেভাবে কামড় দেয় সেভাবে দেহটাকে ওই দেহ থেকে আত্মাটাকে বের করে আল্লাহ পাক বলবেন হে প্রশান্তি হৃদয় ইলা রব্বিকি তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও সন্তুষ্ট হয়ে ফি জান্নাতি এবার তুমি আমার নেকবান্দাদের সাথে তুমি দাখিল হয়ে যাও নেকবান্দাদের সাথে তুমি বসবাস শুরু করে দাও ওয়াদুলি জান্নাতি আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো উচ্চ অবস্থায় বলুন আল্লাহ মাউত إلى أجل قريب فأصدق وأكن من الصالحين যখন মৃত্যু কাছে আসবে তখন বলবে আমাকে এখন মৃত্যু দিও না আর একটু করে সময় চারটি সময় দাও আমার জীবনের সমস্ত সম্পদগুলো আমি সৎকা করে দিব আমি এখন নেককার হয়ে যাব আমি এখন তোবা করে নেককার হয়ে যাব কিন্তু তাদেরকে সেই সুযোগ আর দেওয়া হবে না আল্লাহ কোরআনে বলেন الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا যখন গুণাগারের কাছে মৃত্যু আসবে তারা বলবে জীবনটা কেমনে কাটালে তখন সে বলবে ফেরেশতারা শোনো কুন্না মুস্তাদাফিনা আরদি আমরা জমিনের ভিতরে মুসলমান ছিলাম খুবই দুর্বল কোনো ইবাদত করতে পারি নাই ইবাদত করলে আমাদেরকে টিসকারি মারত আমাদেরকে টাট্টা করত আমাদেরকে নিয়ে উপহাস করতো মারধর করত তখন ফেরাস্তারা বলবে আলম তাকুন ফি আরদিল্লাহি জায়গায় তুমি নির্যাতিত হয়েছ অন্য জায়গায় কি কেন তুমি আবাদত করো নাই আল্লাহর জমিন তো প্রশস্ত ছিল যখন তুমি প্রাপ্ত হলে অন্য জায়গাতে গিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে কি কেন তুমি আবাদত করলে না ফাতো সেখানে তুমি কেন হিজরত করে যাও নাই কেন তুমি সেখানে যাও নাই আল্লাহ পাক বলেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু হে আমার মমিন বন্দারা ইন আর আমার জমিন তোমাদের জন্য প্রশস্ত যেখানে সুযোগ হয় যেখানে সময় পাও সেখানে আমার এবাদত শুরু করে দাও আল্লাহ পাক আমাদেরকে সেই কবরের আসার থেকে রক্ষা করুন সব বলে আমিন এই দুই দিনের দুনিয়া আমাদের এক সেকেন্ডের নাই ভরসা ঠিক কিনা বলুন গাড়ি নারী বিটা বাড়ি যাইতে হবে ছাড়িয়া গাড়ি নারী বিটা বাড়ি যাইতে হবে ছাড়িয়া সাদা কাপড় পরিয়া যাইতে হবে কাঁদিয়া সাদা কাপড় পরিয়া যাইতে হবে কান্দিয়া মা কাঁদে বুক ফাটাইয়া মা কাঁদে বুক ফাটাইয়া দুয়ারে বসিয়া আসবে কখন খোকা আমার কত চাহিয়া আসবে কখন আমার তোকা পত চাহিয়া বাবা কাঁদে সুর মেলিয়া পুকুর পাড়ে বসিয়া জাদু আমার ছাইরা গেলি কেমনে রইব তাকিয়া কেমনে রইব বাছিয়া ভাই বোন কাঁদে জল ছাড়িয়া ভাই বোন কাঁদে জল ছাড়িয়া বাইয়া বাইয়া করিয়া বন্ধু কাঁদে চকমচিয়া কেলার সাথে জাতি হারায়া গাড়ি নারী বিটা বাড়ি গাড়ি নারী বিটা বাড়ি যাইতে হবে ছাড়িয়া সাদা কাপন পরিয়া যাইতে হবে কান্দিয়া